বিজ্ঞানের ভাষায় সৌর ঝড়কে করোনার মাস ইজেকশন বা সিএমই বলা হয় এই ঝড়ে সূর্যের চারদিকে বিপুল পরিমাণে প্লাজমা নির্গত হয় যা পুরো সৌরজগতের জন্য অত্যন্ত বিপজ্জনক স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় এই ঝড়ের বিষয়ে সতর্কতার কথা জানানো হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায় আছে গবেষণাপত্রটি গবেষকরা জানান পৃথিবী প্রথমবারের মতো ভয়ঙ্কর সৌরঝড়ের মুখোমুখি হয়েছিল আঠারোশো আর উনিশশো সালে অর্থাৎ ঠিক একশো বছর পর আবার ভয়ঙ্কর সৌরঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবী উনিশশো সালে ক্যারিংটন ইভেন্ট নামের সৌরঝড়ের আঘাতে পৃথিবীর মারাত্মক ক্ষতি হয়েছিল তিন দিন ধরে চলা সেই ঝড়ের পর ফাটল ধরেছিল পৃথিবীকে ঘিরে থাকা বিশাল চৌম্বক ক্ষেত্রে আর তার ফাঁক দিয়ে পৃথিবীতে ঢুকে পড়েছিল অত্যন্ত বিষাক্ত সৌরকণা আর মহাজাগতিক রশ্মি গবেষকরা জানান এমন ভয়ঙ্কর সৌরঝড় বা সিএমই e পৃথিবীর ওপর আছড়ে পড়ার সম্ভাবনা প্রতি দশকে এক দশমিক ছ শতাংশ থেকে বারো শতাংশ আর এবার তেমনই একটি সৌরঝড়ের আঘাত সহ্য করতে হতে পারে পৃথিবীকে